আজ দুই সন্তানের জন্ম দিলেন বানরের রানী প্রথম বানরটি খুবই ছোট এবং দুর্বল কিন্তু দ্বিতীয় বানরটি তার থেকে একটু বড় এবং শক্তিশালী দুর্বল বানরটি প্রথমে পৃথিবীতে এসেছিল তাই সে সিংহাসনের প্রথম উত্তরাধিকারী কিছুক্ষণ পর তাদের কাছে একটি জাদুকরী বানর আসে সে রাজাকে ছোট বানরকে ফেলে দেওয়ার পরামর্শ দেন তার মতে ছোট বানরটি অশুভ লক্ষণ এবং এটি প্রকৃতির দোষ তাছাড়া বানরটিকে রাজপুত্র হিসাবে সবাই গ্রহণ করবে না রানীর জ্ঞান ফেরার আগে রাজা তার দুর্বল সন্তানকে চাকরদের হাতে তুলে দেন রানীর যখন জ্ঞান ফিরে তখন তিনি তার সন্তানদের দেখতে চান এবং রাজাকে প্রতিশ্রুতি দিতে বলেন যে তিনি তাদের ভালো যত্ন নেবেন রানী মারা যায় রাজা শক্তিশালী বানরটিকে রাজপুত্র হিসেবে ঘোষণা করেন ওদিকে কর্মচারী দুর্বল শিশুটিকে শেয়ালের মুখে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু শিশুটি একটি গাছের লতায় আটকে যায় শেয়ালের মুখ পর্যন্ত যায় না কিন্তু শেয়াল তার হাতে কামড় দেয় অন্য একটি বানর ওই শিশুটিকে বাঁচিয়ে বাবা মায়ের মতো যত্ন করে পরের অংশ দেখতে সাথেই থাকুন